মুনরা এ বাড়িতে বাড়ি সেখানে ওই বোন কোনা না এ বাড়িতে বাড়িছি না না না না বোন কোনা না আহা ধরে দেখ টকি গটে জু কাতা করি আসু আমি ঘরে যাবার আছে মুনরা মুন্ডরা নজু সেটকি লগে বোন কোনা না আহা দেখ কি না কাইটা দাড়ি আছে তার ব্যাগ লগে কাইটা দাঁড়িয়ে গেলে কাইটাইলে আমাকে বোন কোনা না তার ব্যাগ লগে ডাবু দাড়ি আছে সে ডাবু হ্যাঁ বন্ধু নানা ডাবু আছে তে ডাবু দাঁড়িয়ে আছে বেগ ভর্তি সে ওই কি দাঁড়িয়ে আছে হসে তার ডাবু কাইটা করবার বিষয় আমি আমি তো এনে জিবার জুয়া মেনে বন্ধু নানা তুই বুঝুস না সে টকির ডাবু আনলে আমি লক্ষপতি জিবার রইছি তোকে কইলে তুই বুঝুস না আদে সেটা কিউটি গেলাম তবে এই এই এই এই বাইক বলা রো রো আমি আরে ব্রো আদে সে বাইক গেলানি তার ফলো করতো জু জু জু তারপরে জুতা ফলো করছো ada galan juga itu juga itu isu mortal juga ada ada beberapa boleh lebih baik juga